আপনার চোখে উনি ও কিভাবে আমার চোখে উনি বাংলাদেশের একজন হিরো হিরো হিরো এটা একটা দুটো উদাহরণ বলেন যেমন হিরো আলম উনি বলছেন ওনাকে মিডিয়া প্রশ্ন করছে যে আপনি যে নির্বাচন করলেন স্যার আপনার কত টাকা লাগছে উনি বলছে কি সুন্দর উত্তর দেখেন উনি দিছে উনি বলছে যে ভালোবাসা থাকলে মানুষের ভালোবাসা থাকলে নির্বাচন করতে টাকা লাগে না এই আর কি কিন্তু একটা অশিক্ষিত লোক সবাই যেটা বলে দুই চার দিন ধরে চর্চার মধ্যে আছে জসির আলম অশিক্ষিত সে এমপি পদে জয়যুক্ত হয়ে যদি সংসদে যেত সংসদের মানহানি হতো বা রাষ্ট্রের কোনো উপকার হতো না আপনি কি মনে করেন এই বিষয়টা এটা তো স্বাধীন বাংলাদেশের এইটা একটা ল না যে একটা স্বাধীন বাংলাদেশে সে কম শিক্ষিত সে এমপি হতে পারবে না আমাদের পার্লামেন্টে কি পার্লামেন্টের এই যে দেশ স্বাধীনের পর থেকে পার্লামেন্টে যারা সদস্য হয়েছেন তারা কি সবাই মানে শিক্ষিত পার্সন ছিল কখনো না দু একজন এমনও এমপি ছিলেন যে ওরা দস্তগত দিতে কলম ভাঙতেন তিনটা এইরকম আছে না বাংলাদেশে আছে তাহলে ইউর আলম সাহেব কি তার থেকে মানে ব্যতিক্রম নাকি আচ্ছা, কাউকে খাটো করা একটা স্বাধীন দেশে বসবাস করে কাউকে ছোট করে দেখা কাউকে খাটো করা কাউকে হিংসা করা কাউকে ছোট মনে করা এটা আদৌ ঠিক না আল্লাহ তালা আল্লাহ রাবুল আলমিন মানুষকে জিরো থেকে হিরো করার দায়িত্ব আল্লাহ পাকের আর হিরো মানুষকে জিরো বানানোর দায়িত্ব আল্লাহ পাকের দেখেন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ পাঁচ মিনিট আগে উনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন আর পাঁচ মিনিট পরে উনি কারাগারে চলে গেলেন গেছেন না কারাগারে তাইলে ওই যে আল্লাহ তালা বলছেন যে আমি দিনকে রাত রাত বানাই রাতের ভিতরে প্রবেশ করি আর রাতকে দিনের ভিতরে প্রবেশ করি এবং আমি আমি পাহাড়কে দরিয়া বানাইতে পারি দরিয়াকে পাহাড় বানাইতে পারি রাজাকে বাদশাহ বানাইতে পারি বাদশাকে রাজা বানাইতে পারি সুতরাং এই হিসাবে হিউ আলম সাহকে মানে অবজ্ঞা করা অবহেলা করা এটা আমাদের ঠিক হবে আচ্ছা কিন্তু আপনি দেখতে বললেন আলেমদের সেই ইয়ে হিরো আলমের তো অনেক ধরনের গান অনেক সমালোচনা সেই দিক থেকে কি বলবেন আপনি সেটা কেমন লাগে আপনার আমি হিরো সবকে আমার লাইভে আমার ভিডিওতে বলছি আপনার কাছে আপনাকে এখন ভালো ভালো মানুষ সাপোর্ট করছে ভালোবাসছে আমার ভিডিওতে বলছি আপনারা দেখবেন যে আপনার মধ্যে যদি কোনো কুরুপি থাকে মানে মানে অসামাজিক কিছু থাকে এগুলো থেকে বেরিয়ে আসবেন কারণ এখন সমাজের ভালো ভালো লোক হিরু আলম সাহেবকে মহব্বত করছে ভালোবাসছে এই জন্য আমি ওনাকে ক্যামেরা দিকে হ্যাঁ। আজকের এই আপনাদের সাক্ষাৎকারের মাধ্যমে আমি ওনাকে বলতে চাই যে আপনি যদি আপনার কাছে মঞ্চ সাজানো হচ্ছে হিরো আলমের জন্য এই সেই মঞ্চ মঞ্চ কিন্তু সাজানো হচ্ছে যদিও নানা আইনি জটিলতার কারণে একটু ইয়ে হচ্ছে বিঘ্ন হচ্ছে তারপরেও কিন্তু মঞ্চ সাজানো হচ্ছে সংক্ষিপ্ত সময়ের জন্য হিরো আলমের অপেক্ষায় আছেন দেখুন হাজার হাজার ভক্ত দর্শক শ্রোতা বাসবাগানে রাস্তায় অলি গলি খেলার মাঠে উঠানে সব জায়গায় কিন্তু অসংখ্য হাজার হাজার দর্শক শুধু হিরো আলমকে দেখবে বলে তার অপেক্ষায় পহর গুনে বসে আছেন